কি ব্যাপার আসনের পরে তো চুপচাপ বসে আছো কোনো কথা বলতেছো না মানে কিসের জন্য জরুরি তলব করছো <laughs> বলবো না মোকাব্বর মিয়া গ্রামের সবাই মিলে পালা করতেছে খুব ভালো কথা কিন্তু তুমি কলম কেন জড়ায় ধরতে পারবে না হায় হায় কি কয় আজ বাদে কাল দুদিন পরে পালা মঞ্চ উঠবো আমি এলাম পালার মূল হিরো এখন যদি এটা এই কথা কোনো মানে আছে আর একটা একটা পালায় তো হিরো হিরোইনটা জড়াই ধরবো এটা স্বাভাবিক মূল হিরো হইলে নায়িকারে জড়াই ধরা লাগবো হ্যাঁ সে কি তোমার ঘরের বউ যে জড়ায় ধরবা আর মানুষের তোর মান সম্মান বলে ওটা কথা আছে নাকি আরে পালাটারে বাস্তবভাবে ফুটাই তোলাই হচ্ছে পালার একটা মূল সার্থক বিষয় মানে পালার ভিতরে লেখা আছে যে মজনু আবেগে গদগদ হইয়া লাইলিকে জড়াই ধরবে <laughs> আমি তো পালার বাইরে যাইতে পারবো না আমি এত কথা শুনতে চাই না আমি যেটা কইছি হেডেই জড়াই ধরতে পারবা না সর্বোচ্চ গেলে হাত ধরতে পারবা নিমকি তুমি কেন বুঝতেছো না পালা কোনো ছেলে খেলা না পালা মানে পালা এটা মানে একটা বিশাল একটা ব্যাপার গল্পের প্রয়োজনে যা যা করা দরকার সব আমাদের করতে হবে এখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমার কথায় বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই জরায় ধরতে পারবে না মানে জরায় ধরতে পারবে না আর তুমি যদি জরায় ধরছো আর আমি যদি দেখছি একদম তক্ষণে আমি মঞ্চটা তোমার টানতে টানতে নিচে নামাবো সারা জীবন অভিনয়ের স্বপ্ন দেখলাম অভিনয়ের স্বপ্ন দেখছি এটা মূল হিরো হব একটা পালায় মনে করে পাট গাবো আমি সেই সুযোগ হাতেও পাইলাম অথচ অথচ সেই স্বপ্ন তুমি ভাঙতে চাইতেছো তুমি এই স্বপ্নটা ভাঙতে চাইতেছো নিমকি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার কিরে মোকাবে রিহার্সালে ইনটাইমে আসতে হবে না কোন মোকাবে একটা কথা বুঝোস না কিল্লাই তোর উপরে কিন্তু আমার সব আশা ভরসা বুঝতি কারণ তোর হলো সেন্ট্রাল ক্যারেক্টার মজনু ক্যারেক্টারটা দর্শকের কত যে পছন্দের ক্যারেক্টার এটা আমি তোর বলি বুঝতে পারতাম না এই জন্য তোর কাছে আমার রিকোয়েস্ট তুই আর এক কেনা ডুবাইস না হ্যাঁ, শোনেন দাদা আপনি আমার উপরে ভরসা রাখেন আমি যে মজনু চরিত্রটা করতেছি এই চরিত্রটা নিয়ে আমি যখন স্টেজে উঠবো না মানে এই চরিত্রটা এই মজনু চরিত্রটা একটা নতুন মাত্রা পাবে আমি আপনার এইটুক খালি আপনি ভরসাটা রাখেন আপনার মানে। নতুন মাত্রা যোগ হইবে নাকি কার একটা নতুন মাত্রা ডুববে যাইবে সেইটাই চিন্তা করতে আছি হ্যাঁ নীতিশ দা একটা কাম করলাম জানা কি কি কাম না মানে করছিলাম যে ওই যে <clears throat> আমাদের স্ক্রিপ্টে তো ধরেন ওই যে লাইলিরে মজনু জরাই ধর একটা প্রশ্ন আছে না মানে এই জরাজরির ব্যাপারটা মানে যদি স্টেজে না কইরা অন্য কোনোভাবে যদি কিছু করা যায় মানে বুঝলাম না আরে জড়াই দিলে সমস্যা কিয়া না মানে তেমন কোনো সমস্যা নাই মানে বলতেছিলাম যে আমার যে যারা অভিনয় করবো আর কি এই গ্রাম দেশে তারা তো একটু বসি মহিলা একটু মায়েদের মতো আর কি এলে গেছিলাম তাকে জড়াই ধরতে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে আরে বাবুরে তুই একখান জিনিস ঠিকলে বোঝাস না এখানে তুই ব্যক্তি মোকাপত্র আর মজনু করতেছস না তুই ক্যারেক্টারের মধ্যে যখন ঢুকে যাবি তখন তুই যখন স্টেজে উঠবি তখন কে তখন তো তুই মজনু তখন লাইলি হলো তো প্রেমিকা প্রেমিকাকে তুই যখন এমনি করে জড়ে ধরবি সেখানে তো লাজ লজ্জার কিছু আছে বলে আমি দেখতেছি এটা তো করে এটা তো অভিনয় মানে অভিনয়ের জায়গাটা করতে হয় সবাই দাদা এই মোকাবরের এই একটা কথাই কিন্তু প্রমাণ হইয়া গেলে সেই ক্যারেক্টার করার যোগ্য না আমি নিশ্চিত সেই ক্যারেক্টার ডুবাই সার্ভিস মঞ্চে ডুবাই সার্ভিস কনফার্ম এই শোন তুই একটা জিনিস ভাতেন মনে রাখবি এই যে আমি এই মোকাব্যের যখন স্টেজ ওইটা অভিনয়টা করবো না একটু হইলেও ভালো অভিনয় করব যে অভিনয়ের কারণে দাদা মান সম্মান কোনোদিন ডুববে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটা প্রমাণ হয়ে যাইবে হয়েছে হয়েছে হয়েছে কত পঞ্চম দৃশ্য পর্যন্ত গেছি না জি আজকে ছয় নম্বর দৃশ্য থেকে ইয়ে করি তাহলে পজিশনে মোকাব্বর মা মোকাব্বর কই ওর তো কোনো সারা শব্দ পাইতেছি না শুয়ে পড়ছে আজ এত সকালে ওর পালার মহরতে যায় নাই পালা তো কালকে মহরার দিনেই শেষ হয়ে গেছে আমাকেও মোকাব্বর পালায় নায়কের অভিনয় করব ভাবতেই ভাল লাগতেছে তাই না মোকাব্বর কি পারবো নায়কের অভিনয় করতে পারবো না কেন নীতিশ অভিজ্ঞ মানুষ সে বুঝা সুইজাই আমাকে পোলারে নায়কের অভিনয় দিছে বুঝছো খালি দোয়া করো আমাকে পোলা যেন আমাকে মুখটা উজ্জ্বল করতে পারে ও সাসি মোকাব্বর কই ও ঘুমাইতেছে যাও ঘরে যাও ডাক্তার তোলো শাস্তি না করলেও ঘুমায় রইছে কি করতেছে খবর I'm a cupboard. কি সে আপনি বসে রয়েছো কেন ও কাও নিমকি ও নিমকি তুমি কি আমি কাও হব কেন আওয়াল পাখি আপে আঙিন ঘাট কাউ দাতাং রুমা ছায়া সাত সকালে আমাকে বাড়িতে তুমি কি মনে কইরা হুম এগুলো কি ভাষায় কথা তুমি ভাষায় কথা তো কিছুই বুঝতেছি না মাথা কি নষ্ট হয়ে গেছে কাউনি কাপ যাওয়ার পুন দক কি আমার কথার কোনো জবাব না দিয়ে ফেল ফেলে আমার দিকে তাকাই আছো কেন ভুল বকতেছে ও মোকাব্বর তুমি ঠিক আছো আপা মাকসুদ নিয়া কামু শেখা পিনি নিমকি তুমি ঠিক আছো তো তোমার এই কথার মানে কি নিমকি সাসি ও সাসি ও সাসি গো সাসি তোমার পোলা মনে পাগল হয়ে গেছে কেন কি হয়েছে কি সব ভাষায় যেন কথা কইতেছে ভাষা কি কইতেছে সেই ভাষা বুঝলে না বুঝতাম যে কি কইতেছে হ্যাঁ শুধু কথা কয় আমি হা করে চাইয়া থাকি ও তো বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না কি কইতেছস তুই কি কইছে স্যাংসুং করে কথা কইলে সেটা বুঝতাম যে চাইনিজ ভাষায় কথা কইতেছে টাইনা টাইনা নাক দিয়ে যদি কথা কইতো তাহলে বুঝতাম আরবি কইতেছে আর ঠুস ঠাস ইংলিশ কইলে আমি বুঝতে পারতাম যে ইংলিশ কইতেছে কিন্তু এমন এক ভাষা কইতেছে সেটা তো কিছুই বুঝতেছি না কি কস তাহলে তো বিপদ আমি আর কইতেছে কি আমার কথা বিশ্বাস না হইলে তুমি চলো নিজের কানে শুনে দেখো ইমা বাকি আর সাতু চাওয়ান ওমা এক গ্লাস পানি দাও শুনলা তো সাসি নিজের কানে শুনলা তো এটা কি ভাষা ও বাজান কি কছে দি আমরা তো কিছু বুঝি না ও বাজান তোর মাথা ঠিক আছে তো বাজান মা কাপা চাঁদিনি কেনাপা কামোরাং সেখাপা সালিনী হারিনি ঘটনা কি মা তোমরা আজকে এই ভাষায় কথা কইতেছো কেন ও মা এটা কি কয় মা আমি তো এই ভাষা আমার বাবা জন্মেও শুনি নাই কি কয় আব্বা ও আব্বা তোমার একটা মাত্র বলা আব্বা আমাকে কি হইব মা আমগো কি হইব আমগো তো একটাই বলা কালিউর কালিউর কালিউর আদাব নীতিশ আদাব দাদা ওইদিকে কিন্তু কাম সারছি কাম সারছে মানে আরে আপনার নায়ক মোকাব্বর সে তো এখন ফরেনার হইয়া গেছে বাংলা ভাষায় কথা বলে না সে তো ফরেন ভাষায় কথা বলে এমনকি বাংলা ভাষা সে বুঝতেও আছে না এ কিয়া কস তুই তোর কথার আগামাতা হয়তো কিছু বুঝিয়েন না আরে মানুষে তার নিজের মুখের ভাষা সেটা বলি যাবো কেমনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভোল পাল্টাইছে দাদা ভোল পাল্টাইছে আর ভোল পাল্টাইলে কত কিছু হয় কিরে তুই ভাগলের মতো কথা বলছিস কি মোকাব্বার হেতে ফাগল হয়ে গেছে না তুই ফাগল হয়েছিস নাকি আমি ভুল শুনতেছি হ্যাঁ সাত করি কেউ কি কারণে ভুল পাল্টাইবো হেতের কি সে হ্যাঁ আরে আপনি আছেন না কে দাদা তার ছোট্ট একটা ক্যারেক্টার করার যোগ্যতাই তৈরি হয় নাই তাকে আপনি দিয়ে থইছেন কি নায়কের ক্যারেক্টার মনসুইটে পাকাপে ভাবিয়া সে এখন ফরেইনার হওয়ার মিথ্যা অভিনয় করতে আছে মানে মনসে না অর্ডার ফোন দি বুঝতে পারছেন এ না না বাতেন এটা তুই মানে ভুল বুঝছিস আমার কি মনে হয় কি জানাসনি মোকাব্যের তো এরকম ফলানো হেতে অভিনয়কে ভয় পাওয়ার মতো তো ফোলানো হেতে আমার মনে কি জানোস ওই যে মজনু ক্যারেক্টারটা দিছি না এটার একটু লোড বেশি তো ওইটা লই হাতে একটু বেশি টেনশন করতেছে চিন্তাভাবনা বেশি করতেছে যার কারণে মনে করতে যে মাথা হয়তো একটু আউলো হয়ে গেছে আর কি যাক এটা লই তুই কোনো চিন্তা করিস না দেখবি সময় সব ঠিক হয়ে যাবে দাদা হ্যাঁ বলতে পারলেন না যার ধারণ ক্ষমতা পাঁচ টন হ্যাঁ দিয়েছেন আপনি পাঁচশো টন এটা কোনো কথা হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারতেছি না হইতেছে কি সব সবাই আমার দিকে এমন করে তাকাই আছে কেন হবাজান হবাজান অস্থির হয়ে না বাজান অস্থিরতা শরীরের জন্য খুবই ক্ষতিকর তুমি যে ভাষায় কথা কইতেছ কিছুই বুঝবার পারতাছি না ও বাজান তুই ডিজিটাল ভাষা কোত্থেকে শিখলি তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ তো এই ভাষায় কথা কইছে বলে আমার মনে হয় না আমরা সবাই যে ভাষা বুঝি সেই ভাষা কথা কও না যে ভাষা তুমি আমার ভালোবাসি কইতা সেই ভাষা ভাষা সুপা পাং মেরে কাতাকান 세마랑 짜박 아빠아빠 사야수나 낙파함 사분 낙파함 해가세 요랑 ভাষা ভালোবাসি এসব কি কইতেছে এরা কারো কোনো কথা বুঝবার পারতেছি না আমার কি মনে হইতেছে জানেন চাচা জান কি মনে হইতেছে মা মজনু মানে হইলো পাগল আপনার ছেলে মজনু চরিত্র অভিনয় করতেছে সত্যি সত্যি পাগল হয়ে গেছে মাথার তার তুর কাইটে একেবারে সেরা বেড়া হয়ে গেছে আমার মনে হয় কি জানো কি ও পাগল হয় নাই পাগল হইলে তো বাংলা ভাষায় উল্টাপাল্টা কথা কইতো ও তো কি জানি কি ভাষায় কথা কইতেছে ভাষা তো ঠিক নাই তাহলে তোমার কি মনে হইতেছে সেটা কও হ্যাঁ, আমার মনে হইতেছে কি জানো বিদেশি কোনো জিন আমার পোলার কান্দে উঠছে ওই জিনে ওরে এই ভাষায় কথা কইতেছে সবার কথা শুনা আমারও কিন্তু তাই মনে হইতেছে তোমার কথায় অবশ্য যুক্তি আছে তাই যদি মনে হয় আপনার বিশ্বাস করে থাকেন তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন জিন ছাড়ানোর আমার মনে হয় জিনটা ছাইড়ে গেলে আমার পোলাটা ঠিক হয়ে যাব আবার আমার ভাষায় কথা কইব ঠিক আছে আমি দেখতেছি বাজান তোমরা এখন আহো আবার আমি ডাইকে নি মনে হ্যাঁ মোকাবের খারো কিরে কি শুনতেছিস সব তুই নাকি কি উল্টাপাল্টা কথা বলতেছস আরে আমি তো তোর বারবার বলছি দেখ এই ক্যারেক্টার লই তুই বেশি টেনশন নিস না আবাং সা কুলুয়ার দামি রুমা আন্তু গামেল ভাগিয়া আবাক জুগা বের কাকাপ করুতে ইয়া তো দেগান সায়া দাদা বাড়ি থেকে বাইরে হলাম একটু শান্তি পাওয়ার আশায় আপনিও সেই উল্টাপাল্টা ভাষায় আমার সাথে কথা কওয়া শুরু করলেন ও মারে সর্বনাশনা করছে হ্যাঁ আর না যদি এরকম উল্টাপাল্টা কথা বলা আর কি মো খরচাপাতি তো সব শেষ করে ফেলেছি এদিন নায়িকা ফোনে বললো সেই নাকি রওনা দিয়ে দিছে আমি ওর নায়ক ক্ষম করা নেই এই মকাবের তুই আরে সত্যি করি কে তোর আসলে কী না তোর যদি একবারও যদি মনে হয় যে তুই এই জায়গায় অভিনয় করতে ন হ্যাঁ তুই আমারও ক তুই বঙ্গদৈত কিল্লাই Apa? Henggaku sapak bahasiya ule দাদা বীর বীর বীর বীর আপনি কি কন দাদা প্লিজ মোকাবে তোর একটা রিকোয়েস্ট করি তুই এরকম করিস না রে ভাই এই এই আমি তোকে জোর করি এখানে অভিনয় দিছি না হ্যাঁ তুই এরকম করলে আমার মানিজ্য থাকবো নি এই মোকাবে কি আরে আর কত জবাব নদী তুই করানো যাস বাবরে তুই বুঝোস না কি লে তো ফালা ফালা যদি আজকে মঞ্চে না হলে বুঝছিস নি একটা কিলো মাটিতে ভরতো না জনগণে ফিটাইব আমারে মা কোন ফাগলে তো ছিল আমার ফালার মজদুর চরিত্রে হাতের এই এখন তো আমি নিজে মজদুর যাইতেছি আব্বু যেই ভাষায় কথা কয় সেটা শিখনের ভাষা না রে সেই ভাষা শিখতে হইলে আমার এই জনম কেন আরো দশ বছর জনম নেওয়া লাগবে পৃথিবীতে আচ্ছা বুঝলাম ওই দুজন দুজনের কথা কইবার না পারিস ইশারায় কথা কবি বোবারা যেমনে কয় ওই সেরি ইশারায় কি মনের ভাব একশো একশো প্রকাশ করা যায় আমি কত প্যালান করে রাখছিলাম ভাষার ঘরে কত কথা কইমু এগুলোর কি হইব আরে এমনও তো হইতে পারে জিনে রোজার তদবিরে মোকাব্বর ভাই আবার বাংলা ভাষা ফিরা পাইছে তাইলে তো তোর আর এত টেনশন করা লাগবে না হইতে পারে আর হওয়া কি এক জিনিস হইলো আমার কি মনে হয় জানিস আমার মনে মনে যে স্বপ্নগুলো আছে এগুলো স্বপ্নই রয়ে যাইব জীবনে সত্য হইব না কেন যে আমি মজনু ক্যারেক্টারে মোকাব্বারে সিলেক্ট করছিলাম আমার এটা মস্ত বড় ভুলে গেছে <laughs> এই তো বুঝলেন দাদা কিন্তু মাঝখান অনেকখানি সময় চলে গেলে এই আর কি তবে দাদা একখান উপায় আছে এখনও দিনে যতটুকু সময় আছে তার মধ্যে যদি ওই যে ওজা জিন তারানে ওজা এসে যদি মোকাব্বেরে ঘাড় থেকে ওই বিদেশি কথা বলার জিন যদি তারাই দিতে পারে তাহলে পাল্লা করা সম্ভব নাহলে জীবনেও সম্ভব না ইনি আদালাম আম্পায়াং আন্দা তেম্পান সাউদারা নানান্দা সায়ান এম গাড়ি কামোড়াং দাদা আপনারা এই জায়গায় আর আমি আপনাদের খুঁজা খুঁজা মরতাছি ওই যাইছে আপনার হিরু লাতিহান তেরাক হির হারিনি মেম ইয়া ইয়াদি সিনি শেষ মহড়া কি আজ এখানেই হইব মনটাই কইতে আছে আস্তে একটা ইটুটাই টাহাই আর মাথাটা ফাটাই হালাই মানে এতদিনের কষ্ট সব মাটি করিয়ে দিলে দাদা আর রাখছে রাখ রাখ রাখ রাখ আর মাথা একটা আইডিয়া আসছে হিরু মুকাব্বর একটা কাম করতে পারবি নি তুই ওই যে বাংলা কথা তো কইতে পারতি ন তুই যে কিয়া কর ছাতা মাথা ওইটা অফ রাখি তুই মনে কর যে সিকুয়েন্স অনুযায়ী তোর একটু যে হাত পা মুখ এগুলো নাড়বি বুঝছস পারতি ন মানে তোর হাত পা মুখ নাড়া দেখি আমরা দরকার হলে ওই যে ওই সংলাপগুলো মাকে বলে দিব বুঝতি <laughs> দাদা এই আপনার তো এই মোকাবারের মতো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে হ্যাঁ? আপনি এখন ওই মোকাবারের মঞ্চে উঠেবার স্বপ্ন দেখে না আরে যদি একটু এদিক ওদিক কইছে উল্টে পাল্টা হয়েছে হেলে ওই দর্শকের কিন্তু একটা মাটিতে পারবে না সব পিঠের উপরে পড়বে আর ওই মাটি ইডা কুডা যা আছে সব মঞ্চের উপরে উঠে যাবে একটাও নিচে থাকবে না বুঝতে পারছেন হুম আমার বোঝা সারা এখন আর কিছু করার নাই বাতেন হ্যাঁ তাহলে তুই ব্যাগুনেরও জানাই দে যে অনিবার্য কারণবশত ফালাটা হইতেছে না আরেকটা কথা বাতেন যদি ফারস আমার বাড়িটা একটু ফাড়া দিস লাইলি সুধা সম্পমে মিলি মজনু বুকামাকা কাউ মোকাব্বর তুমি গান গাইলা ফরেন ভাষায় কিন্তু সুর তো দিলা বাংলায় তুমি যদি সুর না ভুলা থাকো তাহলে বাংলা ভাষা ভুললা কেমনে মোকাব্বর সত্যি করে বলো তো তুমি কি আসলে বাংলা ভাষা ভুলছো নাকি বাতেন যা কইতেছে এটাই সত্য হুম ভাষা হাং তিদাক দিকে তাসই দি তেলিঙ্গা সায়া সায়া তিদাক বলে গুয়াং আপা আপা লাগে এই অচেনা ভাষা আমার কানে আর সহ্য হইতেছে না ওকাবো তোমার ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝতেছি না যখন থেকে তুমি ফরেন ভাষায় কথা বলা শুরু করছো তখন থেকে তোমার আমার কেমন জানি ফরেন ফরেন লাগে জিকা আমতা তিদাক কে বারাতান আন্তুক কে হিদু পাকান সাহাদিন কান মনের ভাব আদান প্রদান করতে না পারলে আমি বাসুন কেমনে ভালো যখন তোমারে বাসি মন থেকে তো ডিলিট মারতে পারুম না এক কাম করো তুমি আমার কাছে আসো আমি তোমার বাংলা ভাষা শিখাই দিই বাংলায় প্রেম করার মতন মজার আর কোনো ভাষায় প্রেম করায় নাই তোমার ভাষা না সেই মজাটা পাবা না না মা दिस निधिया में बुआत সারা ইনকা দাতাং মুরগা আন্ত কাকু দূর এইখানে আইসেই ভুল করছি মনে হইতেছে আমার জীবনে গজব নেমে আসছে আরে মোকাব্বর কই যাইতেছো মাইন্ড করলা নাকি মাইন্ড করবা কেমন তুমি তো বাংলা ভাষাই বুঝো না হ্যালো শিয়াপা আন্দা আঙ্কাউ চাপাক কালাউ কামু নিদিকা চাকা পাপা আপা মাকাম মাকা না সায়া বলে ফামাম শিয়াপা আঙ্কাউ কত নাকি ফোন করলাম দেশের মধ্যে ফোন চলে গেল বিদেশ লম্বরটা কি ভুল সেভ করছি নাকি না নম্বরে তো কোনো গরমিল দেখতেছি না এটা তো বাংলাদেশেরই নাম্বার তাহলে বিদেশে ঢুকলো কেন আবার তার মারে যে কত রকমের সিস্টেমের ভুল তার প্রমাণ হচ্ছে এইগুলা আবার ফোন করি হ্যালো সিয়াপা কাও মেনগা পাতিরা আন্দা মেমান গিল বেরুলাং কালি মেনগা তাকান আবারও তো কল বিদেশে চলে গেল দেশের নম্বরে ফোন দিতেছি ফোন বারবার বিদেশ চলে যেতেছে কেন এটাই তোমার মাথায় ঢুকতেছে না একবার না পারিলে দেখো শতবার বেচ্চে কাপলা হা দেন গান টেলিফোন টেম্পাদাং ইনি ইনের কাকে দূর বারবার একই রকম ফাইজামি আমি বুঝলাম না এই বুড়া আমারে কেন উল্টা পাল্টা নাম্বার দিয়ে আমার লগে মজা নিতেছি আরে বেকুব তুই বদসটা কেন তুই যে আমার উল্টা নাম্বার দিলি এখন তোর বাড়িতে আমি পোষামু কেমনে এই যে বালিকা বালিকা দয় খারাও আচ্ছা এই তোমগো এলাকায় নামটাই তো ভুলে গেলাম ওই যে একটা পোলা রাতারাতি দেশীয় ভাষা ভুলে গিয়া হরেন ভাষা কয়া শুরু করছে তোমরা কি তার বাড়ির ঠিকানাটা কইবার পারবা আগে আমার কন আপনি কি ঘাট থেকে জিন্না মনে রোজা জিঙ্গালো জুম জুম জুম জুম জুম জুম ধপ তোমার ধারণা অতিশয় উচ্চ মাত্রায় ঠিক এখন আমি তোমার যে প্রশ্নটা করছি তার উত্তরটা সরাসরি দিলে অতিশয় খুশি হইতাম শুধু চিনি না ওজা সাপ আমরা তার বাড়িতেও যাইতেছি মর হবা শুই না খুশি হইলাম ওজা সাপ যেই পোলার কারণে আপনার এই গ্যারামে আগমন আমি তার প্রেমিকা নিমকি বেগম মর হবা মর হবা সুবাহান তোমার চেহারা মোবারক তো অত্যন্ত সুন্দর ঋণ হইতে সাবধান থাকবা বদজিনের কোন নজরে পড়তে পারো অবশ্য টেনশনের কিছু নাই আমি আছি তোমারে রে পোলা পাইবো সে হইতেছে রাজ কপাল নিয়ে আসা পোলা আপনার কি মনে হইতেছে ওজা সাহেব আপনি কি আমার মোকাব্বরের ঘাট থেকে ওই ফরেন ভাষার জিনটারে নামাইতে পারবেন জিঙ্গালো জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জব এইটা তুমি কি বললা আমার ডায়েরিতে ব্যর্থতা বইলা করে শব্দ কোনোদিন আসে নাই আসবেও না তুমি তো জানো না যে বদিন তোমার লাভারে আক্রমণ করছে ওই বদিন যদি তার চোদ্দ গোষ্ঠী নিয়া আমার লোকে টক্কর দিতে আহে কুলে উঠতে পারবো না এমন মন্ত্র দিয়া এই ভূপৃষ্ঠ থেকে ভূমণ্ডলে পলয়ে কুল পাইব না আপনার কথা শুনে খুবই খুশি হইলাম কারণ আমি আপনার একটু সালাম করে লই দোয়া করেন ওজা বাসর ঘর নিয়ে আমার মনে যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন সত্য হয় তোমার সব মনোবাসা পূর্ণ হয়ে চলো Dum dum dum dum কইথ নাইছস নাম কি তোর নাম কি তোর ওজা সাহেব সে তো বাংলা ভাষা বোঝে না আপনার প্রশ্নের উত্তর দিবে কেমনে কন ভাইয়ের নাম হচ্ছে মোকাব্বর বালিকা দয় তোমরা কথা বলবা না সে কি বোঝে কি বোঝে না সেটা তোমার থেকে আমি ভালো বুঝি Gingalo! ওই তোর নাম জিগাইছি কোথো নাই সোর্স জানতে চাইছি বাঁচতে চাইলে নাম ক জলদি নাম ক আই তো গুলো পাস কানা গো কালাও নাক হিতপ দিরি কাও ওসা নিজের ভালো চাষটা আমার সাইডে দে তোরা তো বড় সাহস তুই আমার হুমকি দাস আমারে আর ইয়াদাব দকনি কানা পকল মুখা আকো মুখো আগো মুড়াও কা এই ব্যর্থ বসা আমার গালে এত জোরে সর মারলেন কেন আপনি এটা কি সরকারি গাল বুঝতে পারছি এই দিনটা বড়ই খতরনাক জিন সে আমগো দেশীয় দিন না সে মালয়েশিয়া থেকে বইছে এই জন্য অল টাইম সে মরি মতো ফটফট ফটফট ফটফট খালি মালয়েশিয়ান ভাষা আমার ফোলা যে ভাষায় কথা কইতেছে ওরা যে মালয়েশিয়ান ভাষা তা আপনি বুঝলেন কিভাবে আমি আমি আমি জিনের ওঝা ওই জিনের ভাষা আমি বুঝুন না তো কে বুঝবো শোনেন তেত্রিশ কোটি জিন্ডে আমি এই আমি ওজো বস করছি ওরা যে ভাষায় কথা কোক না কেন আমার রাডারে ফাঁকি দিতে পারবো না আমি খবাক করে ধরে বলাবো তাছাড়াও নিজে আমারে কইছে ও মালয়েশিয়া থেকে আইছে ওই মিয়া আমগো গ্রামে বহুত লোক আছে না যারা মালয়েশিয়া থাকে হুম তারা এমন করে কথা কয় না মাঝে মধ্যে এতে এমনিতে বোঝা যায় আপনি চুপ থাকেন না এত কথা কন কেন ওজা ওজা সাহেব কইলো না যে হ্যার কথার মধ্যে কেউ কথা কইলে হ্যাঁ পছন্দ করে না রজব আলী সাহেব এই দিন রে ওর ঘাট থেকে নামাইতে হইলে দশ হাজার দশ টাকা খরচা হইব আপনি কি দশ হাজার দশ টাকা খরচা করতে রাজি ওজা সাহেব টাকা কোনো বিষয় না আপনি আমার পোলারে জিন মুক্ত করেন আপনি কাজ শুরু করেন যত দিনই হস তরে বিদায় করতেছি খারা শোনেন একটা চেয়ার চোদ্দ হাত দড়ি ধূপ আগরবাতি এইগুলো থাকলে ভালো শোন পাপড়ি আর মিষ্টি রাখবেন আমি কাজ শুরু করুন Jingle কি করস হারাম আমার চিকিৎসা একটু ঝামেলা হইতেছে কাম শুরু করবার পারি নাই কি পরিমাণ ডিস্টার্ব শুরু করছে আসলে এই আঙ্গিনার মধ্যে এই যে আপনাকে বউ মাইয়ারা চুল টুল সাইরা দিয়া তারা দাঁড়ায় আছে এইটা ঠিক না এই আঙ্গিনার মধ্যে কোনো মা বোন অবস্থান করবার পারব না যদি কেউ তারা কি করে কোথাও অবস্থান করবার চেষ্টা করেন তাহলে তার এমন দশা হইব যেই দশা কেউ কল্পনাও করবার পারব না আমার পক্ষে তার চিকিৎসা করা সম্ভব না ফাইকে যেতে কন ফাইকে যেতে কন তোমরা দুজনে এদিকে আসো আসো তোমার পোলার মাথার উপর মালয়েশিয়ান জিনের আসরের কথা শুনে আমার মাথায় একটা আইডিয়া আছে কি আইডিয়া তোমার পোলা তো একটা টোটো কোম্পানির ম্যানেজার ওরে দিয়া এই জীবনে কিছু হইবে বলে তো আমার মনে হয় না যার এক কথায় কয়েকটা অকম্মার দেখি সাসি দিলারা কইলাম কথাটা একেবারে খারাপ কয় নাই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের না মেলা চাহিদা কোনো রকম কইরা যদি মোকাব্বরে ঠেলা ঠুইলা মালয়েশিয়ায় পাঠান দেওয়া যায় ওর ভাষা দিয়া কইলাম মালয়েশিয়ানকে একটা মাত কইরা দিব হ্যাঁ, ভাষার উপরে বড় অস্ত্র আর কিছু নাই কথাটা তো ভালোই কইস কথায় যুক্তিও আছে কিন্তু এটা আগে কইলি না কেন ও যাই তো ঝাড়ফুক শুরু করে দিছে তাইলে আমরা এখন দৌড়ায় যাই দৌড়ায় যাই কই যে আপনার ঝাড়ফুঁক করা লাগবে না ঘাট থেকে জিন্দা মারা লাগবে না আপনি আপনার ভিজিট নিয়ে বিদায় হন এই দাঁড়া তুই কি কথাটা ভাইবা কইলি না নাই ভাইবা কইলি অবশ্যই ভাইবা কইলাম ভাইবা কইছ হ্যাঁ তাই যে ও যাই যে কইছে ওর বাড়ির তিরিশ সীমানায় কোনো মায়ের মানুষ যাইতে পারবো না ওই কথাটা তোর মনে ছিল না আর এখন যদি ওখানে যাস একটা বড় ধরনের বিপদ হয় এটা দায়িত্ব কেটা লইব সাসি তোমার তো আমি একটু হ্যাবলা টাইপের মনে করতাম এখন তো দেখি তোমার মাথায় মেলা বুদ্ধি সেটাই যে ভাবনা আমার মাথায় এলো না তোমার মাথায় এসে গেছে কি কছে এডি তুই চুপ থাকবি আমার পোলাডারে কি করতেছে কে জানে আমার তো টেনশন লাগতেছে ইলিতলা ইলিতলা ইংলা ইংলা চিংলা চিংলা চিংলা চিংলা ডাক্তার দেখছেন কত বড় বেদব দিন আমার পাশে লাচ্ছি মারছে ওই তুই কি মনে করছোস আমার লগে খতরামি করে তুই পারবি তরে আমি পালাই ভালাই যাইতে কইছি তুই দাস নাই খারা তরে কেমনে আমি মালয়েশিয়া পাঠাই তুই খালি খারা খারা দেখ আনন্দে সোহাগ করে আদুরে আদুরে পাঠাইতে চাইছিলাম এইটা তোর ভালো লাগলো না না ওই খাতাটা আমার হাতে দে ওটা সাপ ওটা এইভাবে ওইটা দিয়ে পিটাইলে তোমার পুরোটা মরে যাবো এই ব্যক্তবে ব্যাকল আমি কি ওরে সাত করে পিটাইতেছি আমি পিটাইতেছি জিনরে না পিটাইলে তো যাইতেছেন আপনি বোঝেন না কেন আরে চাচা এই মাইট তো একটা ওই মোকাবারের গায়ে পারবে না সব জায়গায় পারবে জিনের গায়ে আপনি অযথাই চিন্তা করতে আসেন গোতা সাহেব কি করে আপনি খালি চাই চাই দেখেন দেখছেন আরে কই শিক্ষিত লোক সে সব বুঝতে পারে আমি এইভাবে মানলে তো আমার পোলাটা মরে যাইব শোনেন এত মার দেওয়ার পরও এত মন্ত্র পড়ার পরও সে কেন যাইতেছে না আমি রহস্য উদ্ঘাটন করবার পারছি এই খতরনাক সে আসলে বাইরে আসতে লজ্জা পাইতেছে দিনের আলোয় সে বাইর হইব না একটু অন্ধকার লাগবো এই ধরো আমার জন্য রেস্টের ব্যবস্থা করো রেস্ট লাগবো আমার আরে নীতিশ দা কেমন আছেন ও আকাশে না তোমার না গতকাল আসার কথা ছিল দাদা আমাকে ক্ষমা করবেন আপনাকে কথা দিয়েও আমি আসতে পারিনি গতকাল এমন একটা জটিল কাজে আটকে গিয়েছিলাম কাজটা শেষ না করে বের হতে পারছিলাম না তারপর বলুন আপনাদের লাইলি মজনু পালা কেমন হলো আর কইও না গতকাল আইনও ভালো গেছ পালাই তো হয় না পালা হয়নি কারণ কি আরে ঘটনা হয়েছে কি ওই যে মেইন ফাট মজনুর ফাটটা তো মোকাবরে দিছিলাম বুঝনি হ্যাঁ ভালো করতেছিল খারাপ না হঠাৎ করে ফালার দিন সকালবেলা হেতে ফরেন ভাষা বলা শুরু করছে বলেন কি হ্যাঁ না এটা তো তোমার দোষের কিছু আসিল না মানে হেতে যদি বাংলা ভাষাটা বলতে পারত এখন যে বাংলা ভাষা বলতেও পারতেছে না বুঝতেও পারতেছে না তাকে তো আমি স্টেজে উঠে কোনো লাভ নাই তারপর ওই শুনলাম হেতের ঘরে নাকি মালয়েশিয়ান ভাষা জিনবর করছে বলে সেই জিনে বলে তারে দিয়ে মালয়েশিয়ান ভাষা বলাচ্ছে <laughs> মালয়েশিয়ান ভাষা জিন হ্যাঁ ওই যে জিনের রোজা তো হেডাই কইলো আচ্ছা মোকাব্বর এখন কোথায় আছে বাড়িতে আছে তাহলে তো মোকাব্বরের বাড়ি একটু যাওয়ার দরকার দাদা চলেন যাই এখন যেতে লাভ হইতো না কেন শুনলাম ওই যে ওজা আইছে হেতে বলে এখন রেস্টে আছে আবার রাতে চিকিৎসা শুরু করব ঠিক আছে তাহলে রাতেই যাব আপনিও আসবেন আচ্ছা দেখি আচ্ছা দাদা তাহলে লম্বার কাদের মৌলা তো আল্লাহ বাড়ি এই নামের যে নাশায়ের দাকু আত্মার তারিখ বাপা বাপা বাপা তোলাং লাউ আকু বাবা আমারে বাঁচাও ভাই বচ্চিন তুই এখনো কথা কইতাছস তোর লজ্জা এখনো ভাঙে নাই কখনো তুই বিদায় নিবি না হন নদী প্রাণে বাঁচবার চাষ তাইলে ফালায় ফালায় এখনো বিদায় নেই তা না হইলে কইলাম হাতে হাতায় তোর কপালে দুর্দশা আছে বা বাবা বারিকান সায়া চানিকে তৈয়ার সায়া আমার দাগা বাবা আমার একটু পানি দাও খুব পানির চেষ্টা পাইছে চুপ থাক তোর এখনো কমে নাই উচ্ছি ঝাটার বাড়িতে কাজ হয় নাই রাতের অন্ধকারেও কাজ হইতেছে না আমার মন্ত্র তন্ত্রেও কাজ হইতেছে না এই দেখ এইটা কি দেখছোস এইটা যখনই আমি জ্বালায় দিব তখন তুই জৈলা পুরা ভস্য হইবি খারা তরে অহনি আমি সিস্টেম করে দিতেছি জলিল জব্বার বাড়ি কালা জলিল জব্বার কাদির মৌলা তো হয় আল্লাহ বারিক এই নামেতে কু আত্মা হইয়া যাইব সারি দলিল জব্বার কাদির মৌলা তো হয় আল্লাহ বারিক এই নামে তে আত্মাদের হইয়া যাইব সারি যা বচ্চি যা যা এই মিয়া ওদা কি চিকিৎসা শুরু করছেন আপনি আপনি হাতের বাঁধি রেখে ফিরাবেন কেন রেন্ট সারাইটা কি রেন্ট ওনাকে যদি আপনি এই লাঠিতে আঘাত করেন উনি তো মারা যেতে পারেন আবাং আকাশ তুলং সায়ান্তুক হিদু বানাকু কালাও আওয়াক তিদাক তেলন্দুকো মেস্তি বুনু সায়া আকাশ ভাই আমারে বাসান তা না হলে বদ ওজা আমারে মাইরে ফেলবো আই ব্যক্তমেশ চুপ থাক বাটপার আমার দাস না জ্ঞান চুপ মোকার পর চুপ থাকবে না আপনি চুপ করুন আমি চুপ থাকুম মানে হাই তুই কেনা আমি একজন এমবিবিএস ডক্টর আপনি যেটা করছেন খুব অন্যায় করছেন আর যেন একটা টোকা ওর গায়ে না পড়ে <laughs> না আই আমি হইতাছি দিনের ওঝা শ্রেষ্ঠ দিন সবাই দশটা মহল্লায় দশটা ডিস্ট্রিক্টে আমার নাম অলরেডি ছড়ে গেছে এক নামে আমারে সবাই চেনে আর সামান্য একজন ডাক্তার এসে আমারে কইতাছে দিন ধরলে তারে কেমনে কি করতে হয় সে আমারে শিখাইবো না লায়ক এই যে নীতিশদার কাছ থেকে মোকাব্বার সম্বন্ধে আমি সবকিছু শুনেছি মোকাব্বারে আদৌ কোনো জিনে ধরেনি জিঙ্গালো জিংলা জুমা জুমা জুমা জুমা ছাপ আইসে নালায়ক একটা ওরে জিনে ধরে নাই সে জানে আমি ওসা আমি জানি না এই বেত্তমেশ ওরে যদি জিনে না ধরে তাইলে সে দেশি ভাষা ভুইলা যাইয়া মালয়েশিয়ান ভাষায় কথা কইতাছে কেন তার কি ঠেকা পড়ছে মোকাব্বর এমনি এমনি মালয়েশিয়া ভাষায় কথা বলছে না সে ফরেন এক্সচেঞ্জ সিন্ড্রোম নামক একটি বিরল মানসিক রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত রোগীরা সাধারণত ঘুম থেকে ওঠার পরে তাদের মাতৃভাষায় কথা বলা ভুলে যায় তারা ভিন্ন দেশের ভাষায় কথা বলে এমনও হচ্ছে সে ভাষা তারা আগে কখনো শোনেইনি মোকাবরের আগে একই রোগে আক্রান্ত এখন পর্যন্ত পৃথিবীতে দুজন রোগীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে একজন হচ্ছে ফরাসির তরুণী এক্সিডেল দ্বিতীয়জন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একজন নাবালক একদিন ঠিক দুজনই ঘুম থেকে ওঠার পরেই তারা তাদের মাতৃভাষা কথা ভুলে গেছে তারা অন্য ভাষায় কথা বলছি তুমি এটা কি কও বাজান এই রোগের কথা তো আমি প্রথম শুনলাম এই রোগের কোনো চিকিৎসা নাই না চাচা এখন পর্যন্ত এই রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি এবং আপনার ছেলে এই রোগ থেকে কোনোদিন ভালো হবে কি না আমি তাও বলতে পারছি না তাইলে তো আমাকে মোকা পর একজন জীবন্ত ইতিহাস সে তো পৃথিবীর তিনজন ব্যক্তির একজন এইসব গাঁদাখুরি কথাবার্তা শুই না জেনেরা খুব মাইন্ড করতেছে এই আপনি চুপ করুন আর একটা বাজে কথা বললে তাহলে আপনাকে আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, পুলিশে দেব পুলিশে দেব পুলিশে দরকার এই এই আপনি বেঁধেছেন না নিজ হাতে বাঁধন খুলুন আমি তারে বান্ধি নাই তারে বাঁধছে এই সব নালায়করা যারা বাঁধছে তারা খুলবো জিঙ্গালো জিংলা আপনার কথা তো বাঁধছে শুনি জায়গা এই বাঁধনটা খুলুন তোমরা ও মোকাবর কতক্ষণ ধরে তোমার ডাকতেছি স্যার কথা কানে যায় না ইয়ে, নিমকি আমি একটা স্বপ্ন দেখতেছিলাম কি স্বপ্ন দেখতেছিল খুবই উল্টোপাল্টা ভেজালে স্বপ্ন আচ্ছা কি দেখছো সেটা তো বলবা মানে স্বপ্নটা কি মানে হিসাবে কিচ্ছু মেলে না মানে আমি একটা ভাষায় কথা কই তোমরা সেই ভাষা কেউ বোঝো না আবার আমি তোমাদের সব ভাষা বুঝি কিন্তু আমি সেটা কইতে পারি না মানে কেমন একটা ভেজাল না বলো কি সব উল্টা পাল্টা কথা কইতেছো আমার মাথায় তো কিছুই আসতেছে না আচ্ছা কিভাবে কথা কইছো এটা কত মানে কিভাবে কথা কইছি তা তো জানি না সব কিছু ভুলে গেছি এরকম ঘুরে ফিরে খালি একটা জিনিস খালি খালি মনে আছে কি মনে আছে মনে আছে লাইলি সৌধা সাম্পাই মে মিলিক মজনু বুকা মাতা কাউ মজনু বুকা মাতা কাউ <laughs>